ওরে বেলা সতের বিহিয়া হালো ওরে সাবান গাম ஓ பிரிவி hoping to hear hello, open up. सोच यही हला Santo.